Não. tá tchau. Oh. Não, para que rasta vai tirar, mas se deixou, dobro deu. Não, é não, não, não. tá taratari, tá, tá. আমি আমার বউ তো খড়ি কাঠ পানি দিয়ে হাঁটালো যে গরম গাই না গেলাম গা যাই দেখি কাইডা নিয়ে কটা খড়ি না কাটলে তো বই ভাতই দিব না যাই কটা কাইডা নিয়ে oh, ওই অনুমানে আছে রে কটা খড়ি কত জঙ্গল কারেন দা আই রে জঙ্গল হইছে পাক করি কাটটা নাক বয়েস কিরে ওরা এনে কি করে যাইছে দেখি কেরে কিসের খড়ি কাটা হয় হুজুর মানুষ তুই এনে কি করস হ্যাঁ কিছুই না জঙ্গলের মধ্যে তোর দুজন কি করস কিছুই না কাকু আইলাম খড়ি কাটবার নিকে দেখছে তবে তো সমাজে তো তোরা একবার ই করে হাল দিবি রে গেরামটা তো সেজদা দিলি তোরা পায়ে ধরা সরা নাই আজকে হ্যাঁ বিচার হবো আজকে এখন বিচার হবো এখন হ্যাঁ।, হ্যাঁ, হ্যাঁ বিচার এখন হবো তোর আজকে বিচার হবো এই এনে বিচার করি Oh no! अरे रे oh, अरे नो अरे बाय तोरा ने बोला हम ये तो फोन मारता सीमा हेलो वाओ और और कौन हम जाने हेलो मातबो कोना सनन ने तारा तारे उनसे हाय पागरस्ते हूं এই আইতাছে বহি মনোহর যে কে ফোন করলো যাই দেখি সাবের দেখা যায় ওরে নিয়ে যায় টাকা নাই রাস্তায় যাবো তাহলে যাই যায় এনে পড়ছে আমি কয় শুনুন তাহলে আপনি রাইছেন হ্যাঁ আইলাম হ্যাঁ। আমি গেছিলাম খড়ি কাটবার নিগে গেলি খেদা যায় খড়ি কাটবার গেছি যায় খারাইছি খারাই হেরে দেখি হুজুর একটা আর যেতি মহিলাটা খড়ি কাটা বাদ দিয়ে ধরে এনে এনে বহাইলাম এটা কোন বার হুজুর কম না তো হুজুর কি কাম করে নিছে হ্যাঁ? হুজুর মানুষ না কাম করে হ্যাঁ? চিনা চিনা না কোনগা আগে ইয়ে থাকছে কর্ণাটক থাকছে না কর্ণাটক কারগোলা মানি তাহলে মাদ্রাস তাহলে বই আলোচনা করি আলোচনা করি কি করণ যায় করণ যায় করতে দেখুন আমি একটা নাড়ি এরা তো চিনা চিনা গ্রামের ওই যে পাশের গ্রামে বুঝছেন কি তাহলে এখন এবার মুন্সি মাসে যদি না কাম কাজ করে তাহলে তো আর সমাজে তো কি হয়ে যাবো গা বুঝতে পারি মার বাড়ি মারবো সবের হাতে নাড়ি করুন এখন তো আমার তো টাইম নাই বাড়িতেও জানা গে তাহলে মাত্র সাহেব একটা কাম করি হ্যাঁ। এই হুজুরটারে নাকছে সুর জানাবো না এই গাছকে গেদি মেশিন নাক শেষুর দিই গেদি মেশিন বলে আইন এই গেদি দেয় নুচ্ছে করে ধরা পড়ে নাক শেষুর দেন oh, যেত দোষ হয় খেলা গেদা মাইছের হ্যাঁ। গেদি মাইছে কোনো দোষ নাই নাক শেষুর দেন সেনা হনে না নাক শেষুর দেন যাব না ওরা এই দিনের মধ্যে জানি ওগো গ্রামে দেখি না ওরা কোনে যাব যাইগে ওরা কোনে যাব ওরা কয়দিন পরে আবার তে তেবার করব ইনা বলানে শরম আছে পূজুর মানুষ নুচ্ছে আমি তো দবানি গে পড়ছে নে ও oh, নো না তে উড়াই দেন না তোরা দুজনে এখন কলে যাবি জায়গা আমি জানি তোকে সবার দেখি না মনু তাহলে ওকে খেদাই দে আমি জায়গা এই ব্যবস্থা খেদাই দেওয়ার ব্যবস্থা আমি করতেছি জীবনে আচ্ছা। জানি তোকে সোফা দেখি না এই এলাকা মনে যাবি তোরা যা এই ব্যবস্থা আমি আর জীবনে জানি করে দেখি না যা কর না তুই করে দিবি এটা নি এটা আইতেছে মান যাইতে বাইরে দেখে না oh, এই তোরা দুজনে আন খারাপ গ্রামের মান সম্মান না একবার সেজদা দিব গোর এখন তোরা এই যে তোকে এই যে কয়ে দিলাম গড়ি সরিতে নিচাও পাঞ্জাবি কিনতে চাও হ্যাঁ ভালো কথা অল্প বালালে চললি কি গ্রামের মান সম্মান কি ডাইবা যাব আজকে থনে বুঝছা কি বুঝতা বুঝতাছ কি কইতেছি আমি যা কোনে যাবি জাগা যা কোনে মরবি মরগা যা বাবারে ওটা কি